সালাম আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটাতে কীভাবে তোমরা দুইয়ের নামাতা শিখবে সেটি শিখতে পারবা তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো এবং যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনও তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলা এখন অন করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে ছোট্ট বন্ধুরা তাহলে তোমরা সবাই আমার সাথে সাথে বলো দুইয়ের নামতা কীভাবে বলতে হয় ঠিক আছে বলো দুয়ে একে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দ আট দোকানে ষোলো নয় দোকানে আঠারো দশ দোকানে বিশ ছোট্ট বন্ধুরা তাহলে কি আজকে আমরা দুইয়ের নামতাটা শিখতে পেরেছি তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল গুলো অন করে রাখো হ্যাঁ কালকে তোমাদেরকে তিনের নামাতা শিখাবো তো সেই তিনের নামাতাটি দেখতে পারবা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল অন করে রাখো বুঝতে পারছো বাবুরা ছোট্ট বন্ধুরা তোমরা যারা দুইয়ের নামাত্রাটি শিখেছ তারা কমেন্ট করে জানাবে হ্যাঁ আসসালাম আলাইকুম তোমরা সবাই ভালো থাকবা ছোট্ট বন্ধুরা হ্যাঁ টাটা বাই বাই আবার কালকে দেখা হবে